bir bahar কিসের এত তারা রাস্তা পার হবে সাবধানে তোমার গায়ে লাগে না together. পারি আমি পাই না ছুতে তোমার আমার একলা লাগে ভারী আমার রাত জাগা তোমার আকাশ